বলেছেন তোমরা দ্রুত গতিতে ধাবিত হও তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যে জান্নাত দুনিয়া এবং আসমান সমপরিমাণ পরিব্যাপ্ত হয়ে আছে সবান বলতে হবে না বলতে হবে না অরিদ্দাতিল মোত্তাকিন যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মোত্তাকিদের জন্য মোত্তাকিদের বেশ কয়েকটি গুণ আল্লাহ সুফান এখানে বলেছেন তার প্রথম গুণ বলেছেন আল্লাদিনা তারা যাদের প্রথম গুণ হলো প্রথম গুণাবলী হলো দুঃখে সুখে সর্ব অবস্থায় যারা আল্লাহর পথে খরচ করে আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলি এবং আমরা আল্লাহ সুফান হওয়া তার কাছে আশা করি ইনশাল্লাহ আমরাই তয়ফাল মনসুর ফেরক ফেরকা জিয়া এবং মতের দিন যে একটি দল জান্নাতে যাবে আমরা আল্লাহ সুফান হওয়া তালের কাছে আশাবাদী ইনশাল্লাহ আমরাই তারা হব ইনশা আল্লাহ আমরা দেখি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি কি করেছেন আপনারা জানেন অনেকবারই আলোচনাগুলো শুনেছেন আল্লাহ রসুল মুক্ত হস্তে দান করতেন রমজান মাস আসলে তিনি উন্মুক্ত বায়ুর মতো প্রবাহিত বায়ুর মতো দান করতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাগন আপনারা জানেন আল্লাহ সাল আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসেছো তিনি বললেন আবু কয়তুল্লাহ রসুল্লাহ হে হে আল্লাহ রাসুল আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রেখে এসেছি কিছুই নেই আমার বাড়িতে এইভাবে দান করেছেন ওসমান বিন আফফান রাহু তৎকালীন সময়ে বিশ হাজার দিরহাম দিয়ে তিনি একটি কূপ ক্রয় করে মুসলমানদের জন্য দিয়ে দিয়েছিলেন আবু তলহারিজাল্লাহ তালানহু তিনি বাইরুহা বাগানকে যেটি মসজিদ নবমীতে আমিও বেশ কিছুদিন পরে দেখেছি দশ নম্বর যে টয়লেট যেদিকে আছে বাইশ নম্বর গেট ভেতরে ঢোকার পরে যদি কার্পেট ওঠানো হয় সেই বাইরুহা বাগানের কূপের জায়গা এখন পর্যন্ত নির্ণয় করা আছে চিহ্ন দিয়ে সেই কূপ আবু তলহা রেজাল্লাহ আনহু তিনি আল্লাহ এবং তার রাসুলের জন্য খরচ করেছিলেন সম্মানিত ভাইয়েরা এজন্য পরকালীন জীবনে মুক্তি পেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা অর্জন করতে হলে রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাদের পথে চলতে হলে আমাদের দায়িত্ব হলো পকেট থেকে কিছু খরচ করা ইনশাল্লাহ পারবেন তো অনেক ইনশাল্লাহ না বলছে ইনশাল্লাহ বললে মসজিদে ওয়াদা হয়ে যাবে তখন তো দিতেই হবে এটা দিলে আপনাদেরই লাভ আমাদের প্রিন্সিপাল মহোদয় একটা কথা বলেন আমি এটা আমি নিজে অনেক যেটা বলি আল্লাহ চাইলে আল্লাহর ঘর তিনি মুহূর্তেই করতে পারেন আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন যে তোমার টাকা দিয়ে কিছুটা তুমি খরচ করো যাতে করে সেটা তোমার জন্যই জান্নাতে যাওয়ার একটা পথ হয় এই জন্য আমি তো মনে করি রমজান মাস এই মাসে আমাদের সকলের উচিত প্রথমে আমি আমার নিজেকে নাসিহা করছি এবং আপনাদেরকেও বলছি সকলেই যে কয়টি দিন বাকি আছে মসজিদ মাদ্রাসা বিশেষ করে যেই মসজিদ এবং মাদ্রাসা থেকে তাওহেদের কথাগুলো হয় যেই মসজিদ এবং মাদ্রাসা থেকে সই আকিদার কথাগুলো হয় তাদের সেখানে দেওয়ার চেষ্টা করবেন এবং ফকির মিসিংকে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যারা অসুখ দীর্ঘ সময় যাদের তোমাদের অসুখে তোমরা পীড়ায় পড়ে আসো দাউ দোয়া কুম্বে সদাকা তোমরা তোমাদের অসুখের চিকিৎসা করো দান খরাতের মাধ্যমে দান খরাত করলে অসুখ ভালো হয় এমনকি মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার সময় তাদের যে সর্বশেষ আক্ষেপ থাকবে তারা বলবে আল্লাহ আপনি আমাদেরকে একটু সময় দিন যাতে করে আমি একটু দান করে আসতে পারি فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين যখন তাদের মৃত্যু চলে আসবে একটি আক্ষেপই তারা করবে আল্লাহ আমাকে কিছু সময় দিন যাতে করে আমি কিছুটা দান করতে পারি মৃত্যুর সময় এই আক্ষেপটা করবে আল্লাহ তালার কাছে দোয়া করি রব্বুল আলমিন তিনি যেন আমাদেরকে নাবি এবং সাহাবিগণ যেই পথে তারা চলেছেন তারা উন্মুক্তভাবে দান খরাত করেছেন আমাদের রমজানের যে বাকি কয়টি দিন আছে প্রতিদিন কিছু না কিছু করে হলেও আমাদের মসজিদের বাইরে দান বাক্স দেওয়া আছে এরপরে আমাদের মাদ্রাসা আপনারা জানেন অনেক অভাবী ছাত্র পড়ে এখানে আপনার পার্থপক্ষে যতটুকু সম্ভব আল্লাহর পথে খরচ করার চেষ্টা করবেন এবং আল্লাহ রসুলের সর্বশেষ হাদিস বলেই শেষ করছি আল্লাহ রসুল বলেছেন হাদিসে কুদছি আদম আনফিক উনফিক আলাই আল্লাহ বলেছেন হে আদম সন্তান তুমি আমার রাস্তায় খরচ করো আমি তোমার জন্য খরচ করবো বলেন সোহান আল্লাহ আল্লাহ যদি আমার খরচের দায়িত্ব নেন কোন টেনশন আছে কোনো চিন্তা নেই এজন্য চেষ্টা করবেন আল্লাহর পথে খরচ করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই মসজিদ বাইতুল হাব এবং মাদ্রাসা দারুসুন্নার সাথে সম্পৃক্ত হয়ে ইহকালীন নাজাত এবং পরকালীন মুক্তি অর্জন করার তৌফিক দান করুন اللهم آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته